আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহু বন্ধুরা শুনলে আপনাদের কষ্ট হবে জানি তারপরেও বলি হেফাজতে ইসলামের আমির আল্লামা জোনাইদ বাবুনগরী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইরাহি রাজন হুজুরের বুধবার সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি করতে থাকে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় পরে তড়িগড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালের দিকে রওনা হয় তার ছাত্ররা তিনি পথেই মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়াইনাইলহি রাজিউন বিশ্বের মানুষ যখন চোদ্দোশো তিয়াল্লিশ হিজড়ির মহরমের আশুরার কারবালা ট্র্যাজেডিকে স্মরণ করে পৃথিবীর মানুষ যখন শোকাহত সেই ঐতিহাসিক শোকে আরেকটি শোকাবহ দিন যুক্ত হলো সেটি হলো আল্লামা জুনাইদ বাবুনগরীর মৃত্যু আল্লামা জুনাইদ বাবুনগরী তিনি আট অক্টোবর উনিশশো তিপ্পান্ন সনে জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি দেওয়ন্দি ইসলামী পণ্ডিত শিক্ষাবিদ লেখক গবেষক ইসলামী বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি বর্তমান হেফাজত ইসলাম বাংলাদেশের আমির দারুল উলুম হাটাজারি মাদ্রাসার শিক্ষা সচিব ও সাইকুল হাদিস বিফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশের সহসভাপতি চট্টগ্রাম নুরানি তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মইনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন এছাড়াও তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মোতাবল্লী মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক ইনসাব টোয়েন্টি ফোর ডট কম ও কৌমি ভিশন ডট কমের প্রধান উপদেষ্টা সহ কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন তার অনুসারীরা তাকে মজলুম জননেতা কায়েদে মিল্লাত আপুসহীন সিফাহ সালার ইত্যাদি উপাধিতে ডেকে থাকে তিনি পাকিস্তানের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ইউসুফ বিন নুরির একজন শিষ্য মুসলিম নেতা হিসাবে তিনি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয় তিনি দুই সালের হেফাজত আন্দোলনের তিনি মহাসচিবের দায়িত্ব থেকে তিনি বিশ্ব মুসলিমের আন্দোলনের সাপলা চত্ব দেন এবং তিনি সেখানে কারাবরণ করেন সেই জন্য তিনি একজন মজলুম জননেতা তিনি একজন প্রখ্যাত মহাদ্দিস হাদিস বিশারদ তার রয়েছে সারা পৃথিবীতে বহু লক্ষ বক্ত শিষ্য এবং ফলোয়ার আজকের এই মহারমের এই দিনে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত খতা আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আলমিন তাকে উচ্চ মকাম দান করুন এবং তার বক্ত তার সাগরিত এবং আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সাবর জামিল